আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন অনলাইন থেকে আর্নিং করার বেশ কয়েকটি ফ্রি মেথড রয়েছে তার মধ্যে আনসার করা বিভিন্ন ধরনের সার্ভের উপরে বিশেষ করে অফার রয়েছে তারপরে ভিডিও দেখে আর্নিং করা গেম খেলে আর্নিং করা এবং পাশাপাশি আরও অনেক অফার রয়েছে যেগুলো কিন্তু আপনি আনলিমিটেড আর্নিং করতে পারবেন এবং দশ ডলার থেকে দুশো ডলার পর্যন্ত আজকের ইন্টারন্যাশনাল ওয়েবসাইটটি থেকে আর্নিং করতে পারবেন যদি পুরো ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আপনাকে আমি অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং স্টেপ বাই স্টেপ অনেকগুলো ভিডিও পাবেন যেগুলো কোনো রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই দেখে কাজ শুরু করে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 সময়ের মধ্যে এটি জনপ্রিয়তা পেয়েছে আমি যদি ট্রাস্ট পাইলটের মধ্যে চলে আসে চলে আসি তাহলে আপনারা এখানে রেটিং দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট ফোর এবং পাশাপাশি এখানে অনেকে কিন্তু রিভিউ দিয়েছে গুড রিভিউ দিয়েছে আশা করি আপনি এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে আর্নিং করতে পারবেন মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আমি মনে করি বড় ধরনের ইনকাম না হলে ছোটো ছোটো ইনকাম করার জন্য আমি সার্ভের এই কাজগুলোকে সাপোর্ট করি যতদিন না পর্যন্ত আপনি কোনো একটি স্পেসিফিক ক্যাটাগরির উপরে স্কিল ডেভেলপ করেছেন সো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আশা করি কাজ শুরু করে আর্নিং করতে পারবেন এখান থেকে সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার জন্য এখানে যে email address password confirm password দিতে বলেছে সেগুলো দিবেন দেওয়ার পরে আপনি নেক্সট পেজে চলে যাবেন এরপরে আপনি যদি এখানে সরাসরি সাইন আপ করতে চান জিমেলের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে তাও পারবেন সো আমি যখন সাইন আপে ক্লিক করছি এখানে এরপর আমাকে নেক্সট এই ইন্টারপেজে নিয়ে আসছে এখানে আসার পরে প্রথমত আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে এরপর আপনাকে রিয়েল যে ডেট অফ বার্থ সেটি দিতে হবে তারপর ফার্স্ট নেম তারপর দিতে হবে যে লাস্ট নেম এরপর অ্যাড্রেস এবং সিটি স্ট্রেট স্টেট মানে হচ্ছে রাজ্য জিপ কোড তার মানে আপনার পোস্টাল কোড এরপর আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন এরপর কমপ্লিট সাইন আপে যখন ক্লিক করবেন সরাসরি আপনাকে ইন্টারপেজে নিয়ে আসবে এখানে আসার পর প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে পাঁচশো পয়েন্ট ফ্রিতে পেতে চাইলে আপনাকে এইটি রেফার করতে হবে সো সেটি না করলে কোনো প্রবলেম নেই যদি আপনি ফাইভ হান্ড্রেড পয়েন্ট পেতে চান সেটির জন্য ইনভাইট অ্যান্ড ফ্রেন্ডসে আপনাকে ক্লিক করতে হবে ইনভাইট এবং ফ্রেন্ডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্ক দেওয়া রয়েছে কানেক্টেড সেটি হচ্ছে যে একটি টুইটারের একটা ফেসবুক টুইটার মধ্যে অ্যাকাউন্ট তৈরি করা না থাকলে অবশ্যই টুইটার মধ্যে একটা অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমি এটি লিঙ্ক করে দিচ্ছি এবং আমার এই লিঙ্কের মাধ্যমে তার মানে এই লিঙ্ক ইউজ করে যে এই ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করবে তার এগেনস্টে আমি ফাইভ হান্ড্রেড পয়েন্ট পাবো আশা করি আপনি বুঝতে পেরেছেন এইভাবে কিন্তু ফেসবুকের মধ্যেও কিন্তু আপনি এটি লিঙ্ক করে দিতে পারেন সো আমি সেটি লিঙ্ক করে দিচ্ছি অনায়াসে কিন্তু আপনি এটি খুব সহজেই লিঙ্ক করে দিতে পারবেন সো অনেকেই মনে করেন যে ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের লিঙ্ক শেয়ার করলে সেটি অ্যাপ্রুভাল দেয় না সেটি আমি মানে কিন্তু এই ওয়েবসাইটটি অ্যাপ্রুভাল বিদায় সুতরাং আপনি এখানে অনায়াসেই এটি অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারবেন তার মানে আপনি লিঙ্ক করে দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এখানে স্ট্রাকচার লেখা রয়েছে তার মানে স্ট্যাটিস্টিক লেখা রয়েছে share you refer link with friends and you will earn up to five hundred points when they earn এক হাজার পয়েন্ট তার মানে আপনি যদি রেফার করেন তাহলে তারা যদি এখানে জয়েন করে তারা পাবে এক হাজার পয়েন্ট এবং আপনি পাবেন পাঁচশো পয়েন্ট পর্যন্ত in addition they will earn five hundred free point when they get when they sign up with your invite code তার মানে এই code click here to view how much you will earn তার মানে এখানে যদি আপনি ক্লিক হেয়ারে ক্লিক করেন আরও বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে আর্নিং করার টোটাল এখানে তিনটি অপশন দেওয়া রয়েছে আপনি ইনকামটা uh, জেনারেট করার জন্য কোন কোন কান্ট্রি থেকে uh, সাইন আপ করলে কী পরিমাণ আর্নিং পাবেন বা পয়েন্ট পাবেন সেটি এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে you will earn to two hundred fifty points for each referral that earns at least one thousand points through the below countries এই কান্ট্রি থেকে কোনো পিপল uh, যদি আপনার এই লিঙ্কটিতে uh, ক্লিক করে তার মানে আপনার এই কোডটি ইউজ করে এই ওয়েবসাইটে সাইন আপ করে তাহলে তারা এক হাজার পয়েন্ট পাবেন এবং আপনি পাবেন আড়াইশো পয়েন্ট পর্যন্ত তার মানে United States Canada United Kingdom এরপর কান্ট্রিগুলো রয়েছে টায়ার টু সেটি হচ্ছে যে জার্মানি নেদারল্যান্ড সুইডেন সহ অস্ট্রেলিয়া পর্যন্ত তার মানে আপনি এইখানের কান্ট্রি পিপলগুলোকে যদি জয়েন করাতে পারেন তাহলে তারা এক হাজার পয়েন্ট পাবেন এবং আপনি পাবেন দেড়শো পয়েন্ট এরপরে টায়ার থ্রি সেটি হচ্ছে যে আদার কান্ট্রিগুলো পিপল ওরা যদি জয়েন করে তাহলে তারা তো পয়েন্ট পাবেন পাশাপাশি আপনি টোয়েন্টি ফাইভ পয়েন্ট পাবেন আশা করি বুঝতে পেরেছেন সো এবার চলে আসি বাকি অফারগুলো নিয়ে আপনি কীভাবে কাজ শুরু করবেন প্রথমত এখানে রয়েছে সার্ভের কাজ সো সার্ভের কাজগুলো যদি আমি ক্লিক করি সার্ভের মধ্যে ক্লিক করার পরে বেশ কয়েকটি এখানে সার্ভের কাজ রয়েছে আমি সরাসরি সেটি দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন একেবারেই সার্ভের কাজ আগে করেনি তাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে যদি আপনি সার্ভে করে আর্নিং করতে চান এখানে রয়েছে এই সার্ভের কাজটুকু করলে আপনি এক পয়েন্ট পাবেন এবং এক পয়েন্ট ইকল টু হচ্ছে ওয়ান ডলার এটি হচ্ছে প্রায় zero point six zero dollar এরপর হচ্ছে নাইন ডলার এরপর টেন ডলার এরপর থ্রি ডলার এরপর আপনি যদি আরও সার্ভের কাজ চান তাহলে অবশ্যই আপনি প্রোফাইল ক্রিয়েট করে কিন্তু আর্নিং জেনারেট করতে পারেন সো আমি যদি সরাসরি এটিতে ক্লিক করি এই যে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর নেক্সট বাটনে নিয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি যখন এটিতে ক্লিক করেছি তখন কিন্তু আমাকে এই পেজে নিয়ে আসলো এখানে জাস্ট একটি সিম্পল সার্ভের কাজ দিয়েছে আপনাকে ডেট অফ বার্থ দিতে বলেছে তার মানে আপনি সাইন আপ করার সময় যে ডেট অফ বার্থটি দিয়েছিলেন সেই ডেট অফ বার্থটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে এরপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে বলেছে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনাকে ধৈর্য ধরে যদি কাজগুলো করেন অনায়াসে কিন্তু আর্নিংগুলো করে নিতে পারছে এখানে জেন্ডার সিলেক্ট করতে বলেছে জেন্ডার সিম্পল হোয়ার সিওর জিপ কোড জিপ কোড আমি দিব বিয়াল্লিশ আঠারো এরপর এখানে আপনি একটু স্কলিং করে চলে যাবেন এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন আশা করি বুঝতে পেরেছেন সো প্রগ্রেস শুরু হয়ে গিয়েছে আপনাকে zip code does not exist বলেছে জাস্ট আপনাকে এটি ক্লিয়ার uh, ফর্ম ক্লিক করতে হবে আবার দিস ফিল্ড ইস রিকোয়ার্ড তার মানে এখানে আপনাকে ফিল করতে হবে তো এখানে সিম্পল সার্ভের যে কাজগুলো সে কাজগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে আমার জিপ কোড কমপ্লিট করেছি এরপরে মেইল তার মানে জেন্ডার ক্লিক করার পরে আমার থার্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর যেটি চলে এসেছে what is the highest level of education you have achieved আপনার সর্বোচ্চ ডিগ্রি কত সেটি এখানে জানতে চাইছে সো আমি সেটিতে ক্লিক করছি এরপর এটি আমার সম্পূর্ণ নিজের নিজের সম্পর্কে জাস্ট সিম্পল সার্ভে কমপ্লিট এখানে বলেছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনি আপনার কোন অবস্থানে আছেন ফুল টাইম পার্ট টাইম তারপর কন্ট্রাক্ট সেল এমপ্লয় লাইন সেটি যদি দিতে চান তাহলে সেটি দিতে পারেন এরপর what is your annual gross household income earnings আপনার uh, বাৎসরিক ইনকাম কত সেটি uh, জানতে চাইছে সো এখানে প্রিফার নট টু অ্যান্সার আপনি সেটি দিতে পারেন এরপর যেটি সেটি হচ্ছে are you Hispanic or Latino origin no এরপর সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পর আপনি সিক্সটি সিক্স পার্সেন্ট হয়ে গিয়েছে এরপর which of the following best describes your অরেজ আফ্রিকান আমেরিকান আপনাকে এখানে সিলেক্ট করতে বলেছে সো আদার আমি ক্লিক করছি এরপরে সাবমিটে ক্লিক করছি এরপর হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি বুঝতে পেরেছেন সো এইভাবে কিন্তু আপনি বাকি সার্ভের কাজগুলো এখান থেকে অনায়াসেই করে নিতে পারেন সো আপনি সার্ভেতে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি কাজের অফার পাবেন এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করলে অনায়াসে কিন্তু আপনি দিন শেষে কিন্তু বেনিফিটেড হবেন বেশ কয়েকটি কাজের অফার রয়েছে এবার আমি যেটি দেখিয়ে দিব সেটি হচ্ছে যে আপনি কিভাবে অফারগুলো নেবেন অফার নেওয়ার জন্য জাস্ট আপনি অফারে ক্লিক করবেন অফারে ক্লিক করার পরে এখানে যে যে অফারগুলো রয়েছে বিশেষ করে অ্যাড জ্যামে রয়েছে অ্যাড গেটে রয়েছে অফার টরের টর রয়েছে অ্যাড ওয়ালসে রয়েছে আপনি এক একটি অফার কিন্তু আপনি এখান থেকে রিসিভ করে নিতে পারেন প্রত্যেকটি অফারের এগেনস্টে রয়েছে পয়েন্ট এবং সেই পয়েন্ট আপনি অনায়াসে কনভার্ট করে ডলারে নিতে পারেন এরপর যেটি সেটি হচ্ছে আমি সার্ভে দেখিয়েছি ভিডিও দেখে কিন্তু আর্নিং করা যায় অনেক সময় ভিডিও কিন্তু কম থাকে অনেক সময় থাকে না এটা কান্ট্রির উপর বেসিস করে বাংলাদেশ বাংলাদেশ থেকে সাধারণত ভিডিও কম দেখা যায় তার মানে আপনি বিশেষ করে রাত রাত্রে যখন এটিতে কানেক্টেড থাকবেন তখন হয়তো ভিডিও বেশি পেতে পারেন আবার আদার কান্ট্রি পিপলরা কিন্তু ভিডিও বেশি পেতে পারে সো এখানে ভিডিও দেখে কিন্তু আর্নিং করা যায় জাস্ট আপনি এখানে মাউস নিয়ে যাবেন এরপর আপনি স্টার্টে ক্লিক করে ভিডিওটি দেখতে পাবেন কপিরাইট ক্লেম আসবে বিধে আমি ভিডিওটি দেখাচ্ছি না আশা করি আপনি এখান থেকে ভিডিওটি দেখে কিন্তু পয়েন্ট কালেকশন করে নিতে পারেন এরপর রয়েছে gift card and cash gift card and ক্যাশের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে বেশ কয়েকটি গিফট কার্ড এবং ক্যাশ আপনি নিতে পারেন সো এখানে ভিসা কার্ড রয়েছে তারপরে রোবলক্স রয়েছে রিক্সডিটি রয়েছে কার্মা কয়েন রয়েছে তারপর আদার কান্ট্রির এখানে কাজগুলো রয়েছে তার মানে এখানে গিফট কার্ডের কাজগুলো আপনি পেয়ে যাবেন সো এই হচ্ছে মোটামুটি কিভাবে আপনি অফারগুলো নিয়ে পয়েন্টগুলো কালেকশন করবেন এবার দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে উইড্রোগুলো নেবেন উইড্রো নেওয়ার জন্য সরাসরি আপনি প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যদি এখানে না দিয়ে থাকেন এখন দিয়ে এখন দিয়ে দিবেন এরপর আপনি এখানে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেওয়ার পরে সরাসরি নিচে চলে আসবেন এইখানে বলেছে যে কানেক্ট উইথ পেপল আপনার যদি পেপল অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আমার লার্নিং অ্যান্ড আর্নিং টিভের মধ্যে একটি পেপল অ্যাকাউন্ট খুল করতে হয় তার মানে বাংলাদেশে বসে সাইবার সাইপ্রাস কান্ট্রি ইউজ করে কিভাবে আপনি পেপল অ্যাকাউন্ট খুললে জাস্ট কীভাবে খুলবেন সেটা আমি দেখিয়েছি পেপল অ্যাকাউন্ট পেপল দিয়ে যখন আপনি সার্চ দেবেন আমার চ্যানেলের মধ্যে তাহলে কিভাবে আপনি এখান থেকে পেপলের অ্যাকাউন্ট তৈরি করবেন এই যে এখানে দেওয়া রয়েছে how to make verified PayPal account in Bangladesh two thousand twenty PayPal account in Bangladesh আশা করি সেই ভিডিওটি দেখে আসলে সাইপ্রাসের কান্ট্রি ইউজ করে আপনি অনায়াসে ছোটো ছোটো উদ্যোগগুলো নেওয়ার জন্য পেপলের অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন সো আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন যখন আপনি পেপল অ্যাকাউন্ট তৈরি করবেন তখন কানেক্ট উইথ পেপলের মধ্যে ক্লিক করার পরে আপনি অনায়াসেই আপনার এই ওয়েবসাইটটির সাথে পেপল কানেক্টেড করে দিতে পারেন তার মানে এখান থেকে যে আর্নিংগুলো করবেন সেই আর্নিংগুলো এই পেপলের মধ্যে আপনার চলে আসবে এরপর কোনো ইনফরমেশান চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন এরপর সেভে ক্লিক করার পরে আপনি সব কিছু করে নিতে পারবেন সো এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart I'll catch you guys in my next video ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন